ট্রেন অলরেডি চলে আসছে গাইস মেট্রো রেলের টিকিট হাতে পেয়ে গেছি অলরেডি মেট্রো রেল স্টেশন কোথায় কোথায় আছে তা হচ্ছে এখানে দেওয়া আছে যে টিকিট কাটার প্রসেস লাগা দিবে দিক দিয়ে hello guys welcome back to another brand new blog এতদিন পর্যন্ত আপনার জন্য নতুন ব্লগ আনতে পারি না কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম আমার কিছু পার্সোনাল কাজে তাই আজকে থেকে আবার নতুন করে আপনার জন্য ব্লগ দেখে শুরু করছি তো সাথে থাকুন আর দেখতে থাকুন আগামী কালকে থেকে যখন পবিত্র মাহের রমজান শুরু হবে তো সবাই নামাজ পড়বো বেশি বেশি কোরআন তেলত করবো আর আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে আমাদের সামনের জীবন আরও সুন্দর হয় এই রমজান মাসে চেষ্টা করব আপনাদের জন্য তিরিশ দিনে তিরিশটা ব্লগ আনার জন্য আর আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে পারি আর আজকে বের হয়েছে আমার বড় ভাইয়ের পরীক্ষা আছে এই জন্য ভাইয়ের সাথে যাচ্ছি আমি মগবাজার যাবো তো সেই জন্য বাসা থেকে বের হয়ে অলরেডি রোডে চলে আসছি গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি ধরে মগবাজার যাবো অনেকক্ষণ বাসের জন্য তারা দেখার পরে বিরক্ত হয়ে এখন ফাইনালি মেট্রো রেলে যাওয়ার জন্য ডিসিশন নিচ্ছি তো মেট্রো রেল স্টেশন নিচে চলে আসছি অলরেডি এই যে তো দেন এখন মেট্রো রেলেই যাবো মেট্রো রেলের কী কী প্রসেস করা লাগে সব কিছু দেখাবো আজকে আপনাদেরকে খুব ভালো সিস্টেম করছে এই জায়গায় যে এক্সকাভেটারে ওটা লাগে মানে কোনো ঝামেলা নাই রিল্যাক্সে মানে একদম কোনো প্যারা নাই চিল জাস্ট রিল্যাক্স হতে যাচ্ছে ফাইনালি ভিতরে চলে আসছে আর আমার ভাইয়ারা হচ্ছে টিকিট কাটতে গেছে আমি এখানে ওয়েট করতেছি আর টিকিটটা নিয়ে আসার পর আপনাদেরকে দেখাচ্ছি টিকিটটা কীরকম যে টিকিট কাটার প্রসেস লাগা দিবে দিক দিয়ে দেন টিকিট আসবে ঠিক এই জায়গা দিয়ে সকালে একটু সিরিয়ালে দাঁড়ান গাইস মেট্রো রেলের টিকিট হাতে পেয়ে গেছি অলরেডি তো এখন উপরে ফ্লোরের স্টেশনের দিকে যাব আর সামনে হচ্ছে চেকিং দেখা যাক তো প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন তো সামনে আরেকটা লিফট দেওয়া আছে ওই দিক দিয়ে উঠে যাবো সকালের অফিস আওয়ার হওয়াতে এখন একটু জ্যাম কম টোটালি মা ভিড় নাই এখন অনেক কম ভিড় এই জায়গায় তো দাঁড়ায় আসি কিছু প্রোভাইড করে জন্য রেল আসলে আপনাদেরকে দেখাচ্ছি ওকে মেট্রো রেল স্টেশন কোথায় কোথায় আছে তা হচ্ছে এখানে দেওয়া আছে আর কি কি করা যাবে না যে ড্রিঙ্ক করা যাবে না স্মোক করা যাবে না গান বাজা গান বাজানো যাবে না মানে সব কিছু এই জায়গায় দেওয়া আছে ট্রেন অলরেডি চলে আসছে দাঁড়াই দাঁড়ায় গেছে পিছনে সবাই ঢুকতেছে আমিও ঢুকে পড়লাম ওই দিন বলার পরে দরজা খুলতে দেরি করছে বলছিলাম না ঠিক আজকে কিন্তু কোনো লেট হয় নাই খুব দ্রুত খুব ফাস্ট দরজাটা খুলে দিছে ভালো লাগলো জিনিসটা অবজেকশন জানায় কিন্তু সফল হয়েছি এখন আপনাদেরকে কার্ড কীভাবে জমা দেওয়া দেওয়া লাগে ওটার প্রসেসিং দেখাবো কার্ডটা ঠিক এভাবে জমা দিয়ে দেওয়া লাগবে দেন গেট ওপেন হয়ে যাবে গাইজ ফাইনালি আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি আর এদিকে পরিবেশটা অনেক সুন্দর পরিবেশটা সুন্দর না আসলেই সুন্দর হচ্ছে নৌবাহিনী অফিসার্স আবাসিক এলাকা আমার ভাই অলরেডি পরীক্ষাতে ঢুকে যাচ্ছে ভাই হচ্ছে কোরিয়ানের ল্যাঙ্গুয়েজের উপর হচ্ছে আপনার স্কিল টেস্ট দিচ্ছে ভাইয়া কোরিয়া যেতে যাচ্ছে দ্যাটস ওয়াই তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন দেখা যাক কী হয় সামনে আলহামদুলিল্লাহ সব কাজ শেষ হয়ে গেছে তো এখন বাসার দিকে ব্যাক করতেছি আইস ফাইনালি বাসার এখানে পৌঁছে গেছি সেই সকাল দশটায় বের হয়েছি আর এখন বাজে চারটা বিকেল তো অনেক ক্লান্ত এখন বাসায় গিয়ে রেস্ট করব খাওয়া দাওয়া করবো তারপর একটু ঘুমাবো ভিডিওটা এই পর্যন্ত যাদের যাদের ভালো লাগছে সবাই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন